আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দুই দিনের সফরে আজ শুক্রবার কক্সবাজার আসছেন মন্ত্রী আজ বিকেল সাড়ে পাঁচটায় ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে কক্সবাজার পৌঁছার কথা রয়েছে এরপর তিনি সন্ধ্যায় রাম বঙ্গবন্ধু উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগামীকাল শনিবার সকালে মন্ত্রী সড়ক পথে চট্টগ্রাম রওনা হবেন চট্টগ্রামে তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন গতকাল বৃহস্পতিবার মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আরিফ নাজমুল হাসান স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে কক্সবাজারে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জেলা গণগ্রন্থাগার মিলনায়তনে বৃহস্পতিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিচারক ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপপরিচালক ফাহমিদা বেগম ও জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান ঋষিকেশ পাল এতে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় আশি জন প্রতিযোগী অংশ নেয় গ্রন্থাগার কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে এর আগের দিন অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর আগামী চার ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে উপস্থিত বই পাঠ প্রতিযোগিতা টেকনাফ উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে মানসম্মত প্রাথমিক শিক্ষা ঝরে পড়া রোধ ডিজিটাল পদ্ধতিতে ক্লাস নেওয়া ও পরীক্ষার খাতা মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে টেকনা পৌরসভার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গৌরচন্দ্র দে প্রধান অতিথি ছিলেন এ সময় পৌর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন কুতুবদিয়ায় অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র ও বাইশ রাউন্ড গুলিসহ শীর্ষ জলদস্যু মোশারফ হোসেন ও তার দুই সহযোগীকে আটক করেছে চট্টগ্রাম রেব সাত গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার বড়ঘোপ এলাকার ঝাউ বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক গণমাধ্যম মোহাম্মদ নুরুল আফসার আটক জলদস্যু প্রধান মোশারফ হোসেন কুতুবদিয়ার শিকদার পাড়ার বাসিন্দা সহযোগী মোহাম্মদ আজিজ সন্দীপ পাড়া এবং মোহাম্মদ রবিউল হাসান শিকদার পাড়ার বাসিন্দা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় আটককৃতরা সাগরে জলদস্যুতার পাশাপাশি এলাকার লবণ চাষীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করত তাদের কাছ থেকে চারটি এসবিবিএল চারটি এলজি এবং বাইশ রাউন্ড গুলি উদ্ধার করা হয় র্যাব জানিয়েছে জলদস্যু মোশারফ হোসেনের বিরুদ্ধে কুতুবদিয়া ও চট্টগ্রামের পাঁচলাশ থানায় সরকারি সম্পত্তি আত্মসাত সন্ত্রাসী ডাকাতি চাঁদাবাজি হত্যা চেষ্টা এবং মাদক আইনে ছয়টি মামলা রয়েছে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মামুনুর রশিদ চৌধুরী নিহত হয়েছেন গতকাল রাত আটটার দিকে উখিয়ার টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত মামুন কক্সবাজার পৌরসভার দক্ষিণ রোমালিয়ার ছড়া সবুজবাগ এলাকার হারুনুর রশিদের ছেলে এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদ আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু টেকনাফ থেকে কক্সবাজার শহরে ফেরার পথে মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন তাদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন আহত অপর বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্বাস্থ্য বিষয়ে তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি বিষয়ক দিনব্যাপী এক রিভিউ সভা ও কর্মশালা গতকাল চকুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে মেডিকেল অফিসার ডাক্তার সাইমুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শোভন দত্ত এছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্ত্রী রৌদ্র ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নজির আহমদ এ সময় উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব ব্যাংকের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয় এখন জানিয়ে দিচ্ছি বাঙ্কালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে ভোর চারটা এক মিনিটে চলবে সকাল নয়টা সাঁত্রিশ মিনিট পর্যন্ত